औला मेरा भस अमर गाय खैला बंधु औला मेरा भस अमर मा खैला कोली जा पुरैया देह पैला बनैला अरे कोली जा पुरैया देह पैला बनैला औला मेरा भस अमर मा खैला बंधु औला मेरा भस বানাইলা কলিজা পুরাইয়া দেহ কয়লা বানাইলা আরে কলিজা পুরাইয়া দেহ কয়লা বানাইলা মিশামিশি আশা দিয়া পিড়িতে পাশাইলা না বুঝিয়া প্রেম করিয়া পাইলাম এত সাজা বন্ধু পিড়িতে পাশাইলা না বুঝিয়া প্রেম করিয়া পাইলাম এত সাজা তুমি নাগিন হইয়া আমার গায়ে সবল মারিলা বন্ধু পাগলা বানাইলা আউলা প্রেমের আবাস আমার গায়ে মাখাইলা বন্ধু আউলা প্রেমের আবাস আমার গায়ে মাখাইলা কলিজা পুরাইয়া দেহ কয়লা বানাইলা আরে কলিজা পুরাইয়া দেহ কয়লা বানাইলা পরাণ কান্দে বন্ধুর লাগি কান্দে রে হিয়া সোনা বন্ধুর অন্তর তালা রইছে অন্যের নিয়া পরাণ কান্দে বন্ধুর লাগি কান্দে রে হিয়া সোনা বন্ধুর অন্তর তালা রইছে অন্যের নিয়া সোনারে জীবনটাই কেন বিষ ডালি বন্ধু সোনালে জীবনটাই কেন বিষ ডালিলা যা পুরাইয়া দেহ কয়লা বানাইলা আউলা প্রেমের আভাস আমার গায়ে মা খাইলা বন্ধু আউলা প্রেমের আভাস আমার গায়ে মা খাইলা মাখাইলা যা পুরাইয়া দেহ কয়লা বানাইলা আরে কলি যা পুরাইয়া দেহ কয়লা বানাইলা